তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনে রেখেছে গোপনে আজ মন শোনাতে চাই ভালোবাসি তোমায় তোমায় ভালোবাসি তোমায় মনের মাঝে রেখেছিলাম যে ছো যায় <laughs> ভালোবাসি তোমায়